লবণ খনির শহর হিসেবে পরিচিত ইউক্রেনের সোলেদার শহর দখলের দ্বারপ্রান্তে রয়েছে রুশ সেনারা গুরুত্বপূর্ণ এ শহর দখলে নিলে তা হবে ইউক্রেনের যুদ্ধে রুশের বড় সাফল্য তবে এজন্য অনেক চড়া মূল্য দিতে হচ্ছে তাদের সোলেদার দখলের লড়াইয়ে ইতিমধ্যে নিহত হয়েছে অনেক রুশ সেনা আক্ষরিক অর্থেই নিজ সেনাদের মৃতদেহের উপর দিয়ে সোলেদার এর উপর অগ্রসর হতে যাচ্ছে রুশ সেনারা ইতিমধ্যে প্রাণ হারিয়েছে তাদের একশো সেনা তাদের সামনে যা পড়ছে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিচ্ছে দিচ্ছে তারা ছোলেদার দখলে টানা মাউটার এবং রকেট হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া